তাহলে আচ্ছা তাহলে এটা মোটা এটা মোটা এই যে ফা মোটা মিম মোটা মিম বলেন তো মোটা আচ্ছা এই যে ওয়াও হ্যাঁ হা মোটা জি খেয়াল করেন যে তাহলে মোটা আরো বুঝতে পারছেন আচ্ছা আইনটা কি বলেন তো আইনটা কি পাতলা হবে না মোটা হবে পাতলা হবে কেন পাতলা হবে সামিয়া আল্লাহ হবে নাকি সামিয়া আল্লাহ হবে কোনটা সামিয়া আল্লাহ আচ্ছা আচ্ছা আইন পাতলা করে এটা কিসের মাথা বলেন তো এটা জিম জিমের কি এটা জিমের মাথা মাশাআল্লাহ এটা তার পেট নাকি মাথা তার পেট তার পেট কেন হইল ওই যে আমরা পড়ছি তা মাথা পেট আর মাঝখানের এই দিক দিয়ে আছে এই দিক দিয়ে আছে পুরো নকশা আলহামদুলিল্লাহ আচ্ছা কাফ মোটা না কফ মোটা কফ মোটা কাফ কফ আচ্ছা কফ দেন তো কফ দিয়ে মোটা করে একটা উদাহরণ দেন তো দেখি আমি তো আরো জানি না আচ্ছা কক দিয়ে যদি উদাহরণ দিতে হয় তখন উদাহরণ দিবেন কি জানেন আক এক মানে আলিফ আলিফ সবার জন্য ফ্রি যদি আমি বলি যে আ দিয়ে একটা উদাহরণ দেন তো আপনি দিবেন আফ যদি বলি যে নুন দিয়ে একটা উদাহরণ দেন তো তাহলে বলবেন উন আন ইন উন যে কোনো একটা উদাহরণ হয়ে গেল ঠিক আছে আচ্ছা মিম বলেন তো মিম দিয়ে একটা উদাহরণ দেন তো মিম হ্যাঁ মিম দিয়ে একটা উদাহরণ দেন মিম মিম দিয়ে উদাহরণ কি দেবো <laughs> হ্যাঁ, আলিফ মিম জবর আম মানে উদাহরণগুলো হবে কি আলিফ দিয়ে হবে হ্যাঁ, হ্যাঁ, আমরা এই উদাহরণটা দিতে পারবো যদি আমরা ওই যে জবর যেগুলো করি তাহলে উদাহরণগুলো দিতে পারতাম বেশ সহজ আমরা তখন ওইদিকে যাই না এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহু আকবার আচ্ছা তাহলে এটা কি বলেন তো না হ্যাঁ কিসের হা এটা মধ্য নাকি শুরু এটা হলো এটা শুরু তো থাকে আর শেষ ইয়া থাকে মধ্যখানে থাকে আচ্ছা। হ্যাঁ, আর শেষে থাকে তো হলো মানে যেরকম হা ইয়া আছে ওরকমই এটাও শেষে থাকে হ্যাঁ এটা শেষে থাকে হ্যাঁ। আল্লাহ আল্লাহ আল্লাহ লিখতে গেলে এটা থাকে এটা কি বলেন তো এটা লাম আলিফ এটা এটা এটা এটা বলুন তো এটা হামিম এটা এটা হচ্ছে লাম হামজা ওয়ার উচ্চারণ হবে না হামজা থাকলে লাম হামজা যদি জবর দেই লামের উপরে জবর দিলাম আর ওয়ার উপরে জবর দিলাম তাহলে কি উচ্চারণ হবে বলুন তো লাম ওয়াজ বা লাউ লাউ খেয়াল করেন লাম ওয়া জবর ওয়াও লামের উপর কি জবর পড়বে নাকি হামজার উপর জবর পড়বে কোনটা হামজার উপর জবর পড়লে হামজা পড়তে হবে নাকি কারণ এখানে ওয়াও থাকুক আর যেটাই থাকুক উপরে যেটা থাকবে সব প্রথম ওটা কি আমাকে উচ্চারণে হবে হ্যাঁ যে উপর থাকবে তার দাম তাহলে হামজা লাম হামজা যাবার লা লা লা মাশাআল্লাহ তাহলে হয়ে গেছে এতটুকু তো আমাদের পড়া ছিল নাকি জি আচ্ছা আচ্ছা পড়া ছিল আচ্ছা আজকে আমরা এখান থেকে পড়া শুরু করব ইনশাআল্লাহ আচ্ছা ইয়ে কই বাবু ভাই কই বাবু ভাই আছে জি আছি হ্যাঁ বাবু ভাই পড়া মাশাআল্লাহ আচ্ছা আপনারা কতটুকু পড়াইছিলাম কায়দার কত পৃষ্ঠা হবে হ্যাঁ, বাবু ভাই বলেন তো এটা কি এটা হচ্ছে হ্যাঁ, বলেন বাবু ভাই তো মনে করতেছি নুন নুন উপরে থাকে হ্যাঁ বা নিচে থাকে বা হুম আলিফ বা বা বা মাশাআল্লাহ এটা কি রুটটা নিচে এটা বা এটা হচ্ছে এটা কি বলেন জাল বাবু ভাই জাল জাল না দাল না বলেন এটা কি নুন এটাই যেটাকে বলছিলেন বাকি বলছিলেন নুন এটা নুন নুন আলো উপরে থাকবে বা আলো নিচে থাকবে ইয়াও নিচে থাকবে আর দাল দাল দাল যেটাকে আমরা বললাম দালটা হলো এই যেটা ওই দাল আছে দাল তো দেয় এই যে দাল দাল হ্যাঁ মাশাআল্লাহ হা কত রকম হয় বলুন তো হা ছোট হা বড় হা মাশাআল্লাহ হ্যাঁ, চার রকম কিন্তু এই যে যে গোল হাটা এই গোল হাটা কত রকম ভাবে আসবে বলুন তো জানি না তিন রকম ভাবে কয় রকম ভাবে তিন রকম এই গোল হাটা তিন এইটাই শুধু তিন রকম হ্যাঁ, হ্যাঁ। তিন রকম ভাবে আসবে হ্যাঁ লেখা যায় তিন রকম ভাবে আর ওই হাটা লেখা যায় শুধুমাত্র একবার বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে আমাদের ক্লিয়ার এখন আমরা এদিকে শুরু করি একসাথে পড়া শুরু করি ইনশাল্লাহ পড়া দিব পড়া দিবে আচ্ছা বলেন আমরা শুরু করি বা আলিফ বা আলিফ আবার আরো জোরে বা আলিফ সবাই একসাথে দুজন একসাথে জি বা আলিফ বা আলিফ হা বা হা বা একজন আমার শোনা যাচ্ছে আরেকজন কই একসাথে সমস্যা করে <laughs> আচ্ছা, একটা ডিভাইস চালু থাক সমস্যা নেই কিন্তু হ্যাঁ। আওয়াজ দিবেন আমি শুনতে পারি এখানে দুইটা ফায়দা হবে যদি আচ্ছা। পড়েন তাহলে তিনটা ফায়দা হবে নাম্বার ওয়ান মনোযোগ বসবে দ্বিতীয়তে পড়া তাড়াতাড়ি ইয়াদ হবে ইয়াদ হওয়া মানে মুখস্থ হবে মেমোরাইজ হয়ে যাবে হ্যাঁ? সেটা হবে তিন নম্বর যেটা শয়তান আসার সুযোগ পাবে না শয়তান যদি আসার সুযোগ না পায় তাহলে তো আমাদের পড়া এমনিতেই হবে কি বলেন জি জি মনে করেন আস্তে আস্তে পড়লেই অলস ধরে যাবে মনে করবে যে আরে উস্তাদ জি কি কইতেছে একটু ছুটি দিলে তুই যাই হ্যাঁ <laughs> আবার চিন্তা করবে আরে এত পড়ার দরকার আছে আমি একটু রানমু এর একটু চিন্তা করে না হ্যাঁ। রান্নার টাইম শেষ ঠিক আছে এরকম তাই হ্যাঁ, হ্যাঁ, রান্না শেষ মন ভালো থাকবে দেখবেন যে সব ক্লিয়ার ইনশাআল্লাহ একটু জোরে পড়ে জি ইনশাআল্লাহ আলিফ বা আলিফ হা বা হা বা দেখেন এইটাও কিন্তু বা এটাও কিন্তু বা কিন্তু এই বাটারে যদি আমরা এরকম বানাতে চাই তাহলে এখানে ধরে টান দিয়ে দিতে হবে আলিফ তাহলে এটা বা হয়ে যাবে তাহলে বলেন জি নকতা এবং ইসারা দেখতে চিনতে বুঝিটি হ্যাঁ মাশাআল্লাহ এত গুড এটা কয়েক সর্বোচ্চ কয়েকদিন শিখলে ইনশাআল্লাহ হয়ে যাবে একটু চেষ্টা করবেন আর রেকর্ডিংটা শুনেন ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন বা বা আলিফ حاب حاب حاب حاب حاجيم حاجيم আচ্ছা হাজিম হাজিম জিম দাল জিম দাল মিম আইন মিম আইন عين صاد আইন সদ মাশাআল্লাহ এটা আপনাদের এটা পরীক্ষা এটা 5 মিনিট দুজনে জোরে জোরে পড়েন হ্যাঁ 5 মিনিট পড়েন দেখি কে ভালো করে পড়া দিতে পারবে ইনশাআল্লাহ জি পড়েন বালাম 5 মিনিট পরে আমি পড়া শুনবো জি আপনারা মনে মনে পড়তে থাকেন জোরে জোরে দুজনে পড়তে থাকেন বা আলিফ হা বা হা জিম জিম দাল মিম আইন আইন সদ এটা পড়তে থাকেন পাঁচবার জি আলিফ আমি পড়া শুনবো با ألف ها با ها جيم ها دال جيم جيم دال ميم عين عين صاد با ألف با ألف عين با ألف با جيم ها جيم ها جيم جيم دال جيم دال Mim Ain Ain Sod Ba Alif A Ba A Ba A O Alibata Sata Hmm. একটা বড় হাত হ্যাঁ কোনো সমস্যা না না হ্যাঁ পাঁচবার পাঁচবার পাঁচবার পড়া শেষ হলে বলবেন যে পাঁচবার শেষ হয়েছে পাঁচবারের পরে পড়া ধরবো দেখবো আপনাদের মেধা কে কম দেখবো ইনশাল্লাহ এবার মেধা পরীক্ষা হবে ইনশাল্লাহ বা আলি হ্যাঁ বা হ্যাঁ জিম জিম দাল মিম আইন আইন সদ বা আলিফ বা আলিফ ها با ها جيم جيم جيم دال ها جيم ميم عين ميم عين عين صاد Ain Son. Ba Alif. Ba Alif. Ha Ba. Ha Ba. Ha Jim. Ha, jim. Jim Dal. Mim Ain. Ain Sod. Ba Alif. Ha Ba. Ha Jim. Jim Dal. Mim Ain. Ain Sod. Ba Alif. হা বা হা জিম জিম দাল মিম আইন আইন সদ হয়েছে পাঁচবার হয়েছে আচ্ছা হয়েছে ইনশাআল্লাহ পাঁচবার কি হয়েছে বাবু বলবো বাবু বলবো বাবু বলো হ্যাঁ, বাবুল ভাই বলেন হ্যাঁ শুরু করেন দি ba alif hmm. ha, ha ba ha jim jim jim jim ro jim dal ro jim type beka hobe ha jim ta jim dal tarpore jim jim dal Ah, jim dal tarpore jim মিম আইন মিম আইন আইন মিম আইন আইন সদ মাশাআল্লাহ মাশাআল্লাহ কাউসার ভাই বলেন তো দেখি বা আলিফ হ্যাঁ হা বা হা জিম জিম দাল মিম আইন আইন সদ জ দাল জ লাম হ্যাঁ, লাম কাফ মাশাআল্লাহ হ্যাঁ, পড়লাম এখন আমরা পুরোটা দিয়ে বুঝতে পারছি আপনারা পড়তে পারবেন এবার আমরা শুরু করি এবার বাবুরে বাবুরে ওটা শিখাই দেবে লাম আর ওই যে ডালের মধ্যে পার্থক্যটা আমি বুঝতে পারছি বাবু এখানে কনফিউশন আছে জিম জিম ডাল আর যে যে চ লামের মাথা কেমন আর ডালের মাথা কেমন এটা তো আমারও ছিল আগে আপনি বলছেন একদিন আচ্ছা খেয়াল করেন এখানে দুইজন ব্যক্তি একই রকম হয়ে যাবে যেটা সেটা হলো লাম হ্যাঁ জি ডাল হ্যাঁ র দেখেন তো কষ্ট না হ্যাঁ পার্থক্য তো আছে অক্ষরে দেখা যায় একটু হ্যাঁ, অক্ষরে লামটা সোজা হয়ে একটু এদিকে ঘুরে যাবে এই যে লাম ডালটা থাকবে তবে মাথাটা এই যে লাঙ্গলের মতো থাকবে যে গরু আলচু আসে আলচু হয় না ওইটার মতো থাকবে ঠিক আছে রস টান সুজা টান এরপরে ডালের আরেকটা সমস্যা আসতে পারে যেটা সেটা হলো যে ডালটা একমও থাকতে পারে তবে এরকম থাকবে ক্রোসের মতো থাকবে আর নয়তো এই যে এরকম থাকবে কিন্তু এরকম থাকবে কিন্তু র সাথে পার্থক্য করা যাবে না র একমই থাকবে একমই থাকবে বুঝতে পারছেন র এরকমই থাকবে হ্যাঁ তবে ডাল এটি রডারে যদি ডাল করতে যাই আমরা তাহলে এটি এরকম বুঝতে গেছে হ্যাঁ, ওইখানে ওই পরের মধ্যে আছে তো আর লামের একটু লম্বা লামের মাথাটা লম্বা হয়েছে হ্যাঁ। আলিফের মতো মাথা যায় আর মাথাটা একটু ছোট হয়েছে হ্যাঁ? মিলবে না আলাদা আলাদা এই যে রং বুঝতে পারছেন ক্লিয়ার জি আর এটা তো লাম আলিফ এটা লাম এটা আলিফ শুধুমাত্র এখানে ঘোরানো হয় নাই সুজা উঠে গেছে আলিফ বুঝতে পেরেছেন জি মাশাআল্লাহ ক্লিয়ার আচ্ছা তাহলে আহ পরের লাইন ও পরের লাইন আচ্ছা হ্যাঁ বলে হা ওয়াও এটা না ওই এর আগের লাইনটা এটা তো এটা জয়া লাম আচ্ছা, লাম আচ্ছা। আর ওই যে জিমের পরে দালের পার্টিকুলার বাবুরে বলবে বাবু চিনছনি হন জিম আর হইছে এখন হইছে বাবু ওই যে জিম দাল আর এই যে জ লাম এটা যে লামের আর ওই যে পার্থক্যটা কি এটাই দেখা যাবে জ লাম এটাও শিখাই দিব তাই তো না আমি বলছি যে ডাল আর জিমের সাথে যে ডাল আর জয়ের সাথে যে লাম লাম আর এই দালের মধ্যে পার্থক্যটা এখানে দেখা যায় এটা বলতেছি আবার একটু বলেন তো জিমের সাথে ডাল আর এখানে জয়ের সাথে লাম লাম আর ডালের পার্থক্যটা জিমের সাথে ডাল তাই তো জি আর আর জয়ের সাথে লাম জয়া জয়ের সাথে লাম খেয়াল করুন সবাই এই যে ডিমের সাথে ডাল এখন যদি আমি এই জায়গাটা কেটে দিই এই জায়গাটা কেটে দিই তাহলে এই যে আচ্ছা দেখুন জিম ডাল ঠিক আছে জি হ্যাঁ এটাও কেটে দিই এটা কেটে দিই আমরা একটা শিখি জিম ডাল গোলাম একসাথে হয়ে গেল না এবার আমরা জিমটারে তো চিনি বাবু ভাই জিম চিনছেন এবার জিম কেটে দিলাম এবার কি হয়েছে দাল না জিম হা খ এই তো একই রকম নকটা দেখে চিনতে একই রকম হা হ্যাঁ দালটা এই যে খ নিচে জিম এই যে দালটা হয়ে গেছে এই যে আবার জিম ঠিক আছে আবার জিম একসাথে হয়ে গেছে বুঝতে পেরেছেন মানে আমরা যে জিমটাকে সরাই দিলেই ই হয়ে যাচ্ছে এই যে আবার দাল বের হয়ে যাবে একসাথে এই যে ডাল বেড়ে যাচ্ছে ঠিক আছে ঠিক সেম ভাবে একই রকম ভাবে জ জ হচ্ছে নাকি জি জ জটার আমরা ফেলাই দিলাম ত জ ত এটাকে আনলাম জ হ্যাঁ জটাকে আবার আনলাম জ লাম এই যে লাম বুঝে গেছি ক্লিয়ার লাম আচ্ছা এবার বাবুল ভাই বাবু ভাই বলেন তো দেখি কি বলেন তো এটা জাল জাল হ্যাঁ। আছে এটার হ্যাঁ। এই যে জাল এটাও বুঝতে জিম জাল এটার উপরে ডাব করলাম না তো লাম আলিফ কত বললাম না ওস্তাদ জি লাম আলিফ আচ্ছা তাহলে বলেন এটা লাম এখানে লাম আলিফ দুইটা অক্ষর এই দুইটা অক্ষর কেন হয়েছে কিভাবে হয়েছে এবার সবাই কি বুঝতে পারতেছেন এই যে লাম এই যে এটা ঘুরাই দিলে তো লাম হয়ে যায় লাম হয়ে যায় না আমরা এটা ঘুরাবো না আমরা এটা কেমন রাখলাম লাম লাম এইখানে শুধুমাত্র কথাগুলো বারে বারে লেগে এটা শুধুমাত্র এখানে দিয়ে দিব তাহলে এগুলো লাম আলিফ দুটো অক্ষর হয়ে গেল বুঝতে একটা হলো লাম আর একটা হলো আলিফ এই আলিফটা উঠাই নিয়ে এসে এখানে লাগাই দিলাম তাহলে কি হলো লাম সবাই কি বুঝতে পেরেছেন জি তাহলে লাম আলিফ লাম আলিফ কি কোনো সমস্যা আছে আর মাশাআল্লাহ বাবু ভাই কই আওয়াজ পাওয়া যায় বাবুল বুঝতে পারছেন আমরা এটা বাদ দেই এই এটা আমরা শুরু করি এবার আর এটা আমরা শুরু করি ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে বলেন লাম আলিফ আলিফ লাম হা দুজন একসাথে বলেন হাইয়া হাইয়া একটা ইয়া একটা ইয়া বুঝতে পেরেছেন এইটা একটা ইয়া একটা ইয়া ইয়া নে নকটা হইলো দুই নকটা ইয়া হ্যাঁ, বলেন Iya, ya sin. Bolen. Ya, ya sin. Masya Allah, terbaik. Kaf, ba. Kaf, ba. Kaf, ba. Kaf, ba. Eh, Kof, wow. Kof, wow. Wow. আচ্ছা ওয়াও কফ উচ্চারণটা যে ওয়াও কফ ওয়াও কফ ওয়াও ওয়াও ওয়া কয়ে তারপর আর উচ্চারণটা বেশি হ্যাঁ, কফ ওয়াও মুখ একেবারে বলতে কফ ওয়াও ওয়াও মাশাআল্লাহ হ্যাঁ কফ ওয়াও মাশাআল্লাহ এবার আসেন কফ ওয়াও মিম হামিম বা হা বা হা ও বা ইয়া হা ইয়া হা আচ্ছা ওস্তাদ যে একটু আবার ওই যে এই হার আর ওই হার উচ্চারণটা একটু আবার বলেন তো এই হা হচ্ছে পুরো সরাসরি হা হা এই হা আর এই হা তাই তো জি এইটা হবে একেবারে হালকা ভিতর থেকে হ্যাঁ মধ্যখান থেকে হবে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ। হবে একেবারে মধ্যখান থেকে হচ্ছে আমি দেখাচ্ছি একটু যে হা হ্যাঁ, দেখেন তো এই যে গলার মধ্যখান থেকে আসতেছে তার মানে আলাজি চাপ দিতে হবে চাপ বলেন তো মাসালাই তো আগে বের হবে বাতাস তারপরে বের হবে কি বলে শব্দ উচ্চারণ আওয়াজ এই যে প্রণালী মধ্যভাগ হতে নির্ভর হয় নির্গত হ্যাঁ। হবে আর ওই হাটা হা হ্যাঁ। মানে আগে বাতাস বাইরে পড়ে এই হাটা হলো এই দেখো এই হাটা আর একটু কঠিন এই এই হাটা কঠিন একেবারে মানে হ্যাঁ হ্যাঁ না ভিতরতে বাইরে যাব একবারে হ্যাঁ ওই জিনিস থাকবে গলা ভিতর থেকে হ্যাঁ হ্যাঁ বলেন কোনো নাই না না কোনো বাতাস বের হবে না একবারে মুখ ও ওই হচ্ছে আগে বাতাস বের হবে হ্যাঁ হ্যাঁ একেবারে হা এটা হচ্ছে হাবারে হা শুধু হা হা মুখটা বড় করে ফাঁকা হবে ঠিক আছে মুখটা বড় করে ফাঁকা হবে এই হা কইতে গেলে কোনো বাতাস বেরোবে না আগে দিয়ে আর ওই হাওয়া বলতে বাতাস আগে বের হয় পরে উচ্চারণ বের হয় আর এটা হ্যাঁ, শুধু বাতাস বের হয় না হ্যাঁ হ্যাঁ।, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে কি বুঝা গেছে হা হা বোঝা গেছে ক্লিয়ার জি জি হ্যাঁ হ্যাঁ, একেবারে গলার হ্যাঁ, মুখটা একেবারে হ্যাঁ হা হা হ্যাঁ? আর ওইটা হলো হা একটু চাপ হবে হা হা হা হা হা হা মুখ ফাঁকা করেন হা জি হা জি জি ঠিক আছে হ্যাঁ। জি উচ্চারণটা ঠিক করছি এতক্ষণ ক্লিয়ার বুঝি নাই রে এখন বুঝলাম রে হ্যাঁ, আর ওই হাউস হা মানে আগে বাতাস বের হয় পরে হার উচ্চারণ হয় আর এটা যে শুধু হার উচ্চারণই হয় হা হ্যাঁ শুধু হা উচ্চারণটা বের হচ্ছে জি তারপর আমরা আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যেটা হবে স্যার আমার সার্টিফিকেট আছে আমার মানে সুন্দর হ্যাঁ, স্যার যেটা হবে না সেটা কোম্পানি ইনশাআল্লাহ হয় স্যার যেভাবেই হোক হইতে হবে এখানে বসে পড়তে হইতে হবে হোক ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আমি পড়তে বইলে সকালে বইলে আমার দিন কাটে যায় স্যার বাবু আচ্ছা তাহলে আমরা নেক্সট যাই ইনশাআল্লাহ দেখা যাচ্ছে কায়দাটা দেখা যাচ্ছে জি জি দেখা যাচ্ছে আচ্ছা তাহলে কায়দা থেকে আমরা প্রশ্ন শুরু করি ইনশাআল্লাহ বলে ইয়া হা ইয়া হা আ হা কোন দিকে পড়ান আমি তো বুঝতে পারতেছি না সজি হ্যাঁ মাউসটা ওইটা ইয়া আছে নাকি তা হা তা হা জিম র জিম র খ র জাল খ জাল ওই যে দা লিখে বুঝাইলাম যে সেটা খ জাল খ জাল হ্যাঁ খ জাল হ্যাঁ তারপরে صاد আইন صاد আইন আইন পাতলা না মোটা কে বলতে পারবেন বলেন আইন পাতলা এটা হ্যাঁ? আমি আইন জানি এলে পাতলা। বাবুরে বলতে দিছি আইন পাতলা মাশাআল্লাহ আইন হ্যাঁ আইন صاد আইন পাতলা করে বলতে বলেন صاد আইন সদ ভারী আইন পাতলা মাশাআল্লাহ আইনটা পাতলা একেবারে পাতলা হ্যাঁ তারপরে আইন আইন গদ ওয়াইন হ্যাঁ মাশাআল্লাহ এই দুটোটা তো ভারী ওয়াইন গদ গদ গদ গদ গদ বলেন Godwin. Masyaallah. Tarbre. Fajim. Fajim. Fajim. Fajim. Fajim. Ya fa. Ya. Ya fa. Apa? Ya fa. Ya, fa. Ya, fa, lam, waw. লাম ওয়াও অন্ত হামজা উচ্চারণ হামজা উচ্চারণ করব না না এখন হামজা উচ্চারণ হবে না শুধু জবরজের পেশ হইলে হামজা উচ্চারণ হবে